রাঘব সাইফুল্লাহ তুমি এত দেরি করলা কেন উস্তাদ আমার সাইফুল্লাহ বলবেন আমার সাইফ বলবেন বাবা বাপ মায়ের যে নাম দিছে সেটা ধরেই ডাকতে দাও তোমার দেয়া নাম ধরে ডাকার জন্য তো ওরাই আছে শোনো বসো বসো বসো যাত্রাপালাটা শেখানো এটা আমার পেশা তোমরা ভদ্রলোকের সওয়াল পাওয়াল তোমাদের কাছে এটা নেশা না পেশা সেটা আমি জানিনি তা আমি যা শিখালাম সেটার কোনো অমর্যাদা করো না ওস্তাদ আপনি আমাকে যা শিখাচ্ছেন বুঝছেন তাই একেবারে আমরা মন থেকে শিখছি ওস্তাদ আপনার কোনো অমর্যাদা হবে না আপনি সেটা বিশ্বাস করতে পারেন ওস্তাদ আমি তো একটু দেরি করে ফেলাইছি তো আমার কি আরেকটু ওই প্রথম থেকে আরেকটু বলা যাবে না রে বাবা আজকে আর পারবো না নি তাহলে তোমরা আজকে যাও আজকে এই পর্যন্ত রইলো আমি একটু বাজারে যাবো বুঝছো বাজারে যাবেন মানে আপনি আমাকে উৎসাহ আপনি বাজারে যাবেন কে আমরা বাজারে যাবো তোমরা যাবে আরে আপনার বাজার আমরা করে দিচ্ছি আপনি এত ইয়ে নিচ্ছেন কে আপনি দেন তিনি আপনি বাড়িতে যান আমি বাজার করে দিচ্ছি আপনার আচ্ছা ঠিক আছে দেন টাকা দেন এই যে হ্যাঁ এক কেজি চাল নিয়ে আসবে আলু নিবে আর কাঁচা ঝাল টাল তরকারি জি তরকারি যা পাবেন নিয়ে আসবে আপনি চলে যান তো কোনো আচ্ছা। অসুবিধা নেই যান আপনি বাড়ি এই চল চল আসি ওস্তাদ আসো আরে আমি তো বারবার খালি সাইকেলে যাচ্ছে একটা বিষয় কিন্তু খুবই সত্যি মনে কর যে উস্তাদের বাড়ি গেলে কি করে যে সময় কাটে যায় সেটা একদম বোঝাই যায় না আরে ঠিক কথা কইছি এই গ্রামে আর একটা ভালো জিনিস আছে সিরা খালি পরেও সময় কিরাম করে কাটে যায় টের পাওয়া যায় না সিরা আবার কি সিরা হলো তালের রস ও তোমরা এখন তালের রস খাওয়া তাল করেছো না আরে শালা তাল করার কি আছে এই গ্রামে আসিছি একটা জিনিস খাবো না তোমরা খাও আমি নেই এই টাকা দে তো আমার পকেটে বিশ টাকা আছে তোরা কার পকেটে কত আছে দে দশ টাকা দশ টাকা চল্লিশ টাকা চল্লিশ তো কিছু হবে না রে হবি হবি হবি হবি আরে দোস্ত শোন এক কাম কর হ্যাঁ ওই ওস্তাদের টাকাটা আমাকে দে আর এই তুই চল্লিশ টাকা দিয়ে ওস্তাদকে বাজার করে দে যা না না না না উস্তাদের টাকা খরচ করা যাবে না ঝামেলা আছে আরে ওস্তাদ টের পাবি নি শোন তার আমি তার এক কাজ করি আমার কাছে দেখি কত টাকা আছে সেটা দেখে নি বিশ টাকা আছে দশ ষাট টাকাও তো হবি না হ্যাঁ ষাট টাকা হবি না ষাট টাকাতে হবি ওই শোন হ্যাঁ। তুই এক কাজ কর তুই তাড়াতাড়ি বাজারটা শেষ করে ওস্তাদের বাড়ি দিয়ে হ্যাঁ। আমরা ওই শাকের ঘরে আছি ঠিক আছে দেরি করিস না হ্যাঁ? কোনো অসুবিধা নেই যা আচ্ছা দাও দাও এটাও দাও মানে না খেয়ে মরে যেতে হবে মানে বাজারে যে অবস্থা জিনিসপত্রের যে দাম মানে আপনি যে টাকা দিয়েছেন তা দিয়ে ওই অল্প অল্প করে বিভিন্ন জিনিস কিনতে পারিছি সব কিছু কিনতে পারিনি এক টাকাও বাঁচাতে পারিনি <laughs> আমার বাজার আমিই করি গেল সপ্তাহে কোন জিনিসের দাম কত ছিল এখন আমার সব মুখস্থ শোনো তোমরা তো ছোট মানুষ তোমাকে ভুল হতেই পারে আমি মনে কিছু করিনি যা সাইফুল্লাহ একটা কথা বলি সব সময় মনে রাখবা সদা সত্য কথা বলিব পাখা গজাইছে গেল কনে এই গেল কনে টাকা রাখি দিলাম টাকা নাই হয়ে গেল গেল কনে টাকার কি পাখা গজাইছে তুমি সে কালকে টাকার খোঁজ আজ যাওয়া শুরু করলে কেন সকালবেলা ময়না যখন ঘর ঝাড়ু দিয়ে গেল তখন তো আমি দাঁড়ানোই কই কোনো টাকা তো দেখিনি দেখিনি দেখনি হ্যাঁ আমি তুই না সকালে ঘরে আসলি তোর আব্বার টাকাটা দেইলি না করে আমি তো টাকা দেখিনি আমার মনে কয় ওই দেখেছে ওই টাকা নেছে তা না হলে মাঝে মধ্যে টাকা গায়েব হয়ে যায় কেন টাকা কি পাখা কাজ আছে এই এই ছাড়া এদিকে শোন এদিকে কিরে ডাকি কথা কানে যায় না এই মুখে কথা নাই কে কি বলবো আমি তো বললাম যে আমি দেখিনি হুম এতক্ষণে টেকার হদিস পাওয়া গেছে শোনো তোমার সাল যদি মিথ্যে কথা কাউ বাদ না দেয় আর যদি এইসব কারবার বন্ধ না করে তাহলে কলাম ওর একদিন জেলের ভাত খাওয়া লাগবে যে আমার ফুপুর বাড়ি গেছিলাম তো তো ফুপুর বাড়িতে গিয়ে এলাম তো ওই সাইকেল চালায় এসে হাঁপা গেছিলাম সেই জন্যই এই গাছটার নিচে একটু বসে রেস্ট নিচ্ছি ফুপুর বাড়ি না ফুপুর বাড়ি কোনে ওই ফুপুর বাড়ি হচ্ছে আপনার মনে করেন যে ওই ওই মানে এমনি করে তো আপনারা বোঝাতে পারবো না তো আমাদের বাড়ি থেকে ফুপুর বাড়ি পর্যন্ত যত দূর তা এই গাছটা মনে করেন যে অর্ধেক রাস্তা হবি ফুপুর বাড়ি অথচ জায়গা বলতে পারছেন না ব্যাপারটা বুঝলাম না ও ভাই মানে আমার তো আপন ফুপু না ও দূর সম্পর্কের ফুপু ভাই আচ্ছা আচ্ছা বুঝলাম বুঝলাম আপনি বাড়ির দিকে হাঁটা যান যান হ্যাঁ যান জি ভাই সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সালাম আলাইকুম ভাই তোর জন্যই বসে আছি বুঝছিস এ চল সোহেল আজকে আমাকে খাওয়াবে বি ফেঁকা মারিছিস তো কিরে মেয়ে পক্ষ দেখতে আসিল কি যে কোষ না মামা এসছে কুয়েত থেকে এই কয়টা নতুন শার্ট এই যে ঘড়ি তারপর এই সোনার সেন দিয়েছে সঙ্গে কয়টা টাকাও দিয়েছে তাই ভাবলাম যে তোকে হোটেলে নিয়ে গিয়ে ভালো মন্দ কিছু খাওয়াই <laughs> আমার মামা যেবার ওই যে আমেরিকা থেকে আসলো শিবার তো মনে কর যে এক সুটকেস ভরা শুধু ওই কাপড় নিয়ে আসলো আমি একখানও রাখিনি সব ওই ঢাকার বস্তিতে পাঠা দিছি কেন কেন কি রে দেশের মানুষ কাপড় পায় না আর আমি ওই বিদেশের কাপড় পরে ফেঁকা মেরে বেড়াবো তাই না মানে লজ্জা সরম বলে একটা কথা আছে কিন্তু তোর মামা যে বিদেশ থাকে সেটা তো কোনোদিন শুনিনি এই তো মানে জ্ঞান না থাকলে জিরাম হয় বুঝছিস মানে তুই তো অজ্ঞানের মতো কথা বলছিস আমার মামা যে যে আমেরিকা বিদেশে থাকে সেটাকে আমি তোর কাছে বলে বেড়াবো নাকি হ্যাঁ তোরা থামবি কি শুরু করেছিস হে সাইফুল্লাহ দোস্ত চল হোটেলে চল না আমি যাবো না তোরা যা হঠাৎ করে আবার খেপে গেলি কেন আচ্ছা তোকে আমি কতবার করে বলেছি যে আমার সাইফুল্লাহ বলে ডাকবি নে আমার সাইফ বলে ডাকবি তো বন্ধু হিসেবে যদি এইটুকু মনে রাখতে না পারিস তাহলে পরে তোর সঙ্গে মেশাটাই ঠিক না আসলে সরি দোস্ত মিষ্টিক হয়ে গেছে মাফ করি দে একটা মান্ধাতার আমলের নাম সেটা তোমাদের মনে আছে আর এত একটা মডার্ন নাম সাইফ সেটা তোমাদের মনে নাই তাই না তোমরা আসলে না বন্ধু নামে কলঙ্ক বুঝছো না দোস্ত এই সাইফ নামটা আসলেই সুন্দর বুঝছো আরে বেজায় সুন্দর তাহলে মানে চল চল নাকি চল কতক্ষণ ধরে রিকোয়েস্ট করতেছি একটু দাঁড়ালি কথা বলতাম আপনার সাথে তো আমার কোনো কথা থাকার কথা না না দাঁড়ালে কি করে বুঝবেন আপনি কি করবেন সেটা আমার জানা আছে তার মানে কি আপনি আমার আট দশটা ছেলের মতো ভাবেছেন না না দশজনের চাইতে আপনার সাহসটা একটু বেশি তা ঠিক তো ওই সে সাহস নিয়ে মানে মনের যন্ত্রণার কথাটা আপনারা বলতে চাই সেটা আমাকে না বলে মুরব্বী কারুক বলেন ওইসি আই মিয়া ভাই এদিকে একটু শুনেন মিয়া ভাই এদিকে এদিকে এদিকে আরে দাঁড়ান দাঁড়ান thank you ও ভাইজান চাটা তো ভালো বানিয়েছো এই সুবিদার ভাই হ্যাঁ দিন কয় হয় আপনাকে একটা কথা বলবো বলবো করে বলা হচ্ছে না হয় আপনার তারা থাকে না হয় আমি নানান ঝামেলার কারণে মনে করতে পারি না <laughs> তোমার মতো মানুষ কাজ কম ব্যস্ততা বেশি কিছু বললেন ভাই <laughs> না কি বলতে চাও আজ মনে থাকলেই বলতে পারো আপনি যদি অনুমতি করেন ওই কাকুলির বিয়ের ব্যাপারে একটু কথা বলতাম আচ্ছা বুঝলাম না রিটায়ার করে গ্রামে আসার পর থেকে আমার মেয়ের বিয়ের ব্যাপারে সবাই কথা বলতে চায় কবে না মেয়ে তো আপনার মাশাল্লাহ সুন্দরী মেয়ে ছেলে কি করে ওই আপনি যেরাম আর্মিতে চাকরি করতেন এই ছেলেও তেমন বিরাট চাকরি করে কি চাকরি এই চাকরিটা কি কি চাকরি ওই তো যেই চাকরি হোক ভালো চাকরি করে মতিন আসলাম আয়েস করে এক কাপ চা খাতি দিলে তো মেজাজটা একেবারে তিতে বানি এসব আদা খাসরা খবর নিয়ে বিয়ের কথা ক কি করে আমি বুঝি নি শোনো দোকানে যদি কাম না থাকে বাড়ি থেকে ঘুমাও উল্টা পাল্টা প্যাসাল পারবে না বুঝেছো ভয় পাওয়ার কিছু নেই আমি মানুষ মানুষ তো সামনে আসতেছেন না কি জন্যে আপনার বান্ধবীরা চল্লিশ গজ দূরে জাতি বলেন তারপর আমি সামনে আসবো না না যা বলতে চান ওর সামনেই বলেন ভয় পাওয়ার কিছু নেই আমিও আপনার কাছের থেকে দশ গজ দূরে থাকবো এটা আমার একটা পার্সোনাল কথা এটা বাইরের মানুষের সামনে বলা যাবে না আপনি পাগল নাকি <laughs> ঠিকই ধরেছেন আর সেটা বোঝানোর জন্যই তো কথা বলতে চাচ্ছি বুঝেছি তালি আপনি গাছের সাথে কথা বলতে লাগেন আমরা যাই আপনি কি দয়া করে একটু সামনের দিকে হাঁটতে লাগবেন মানে আমি দুই মিনিট আপনার বান্ধবীর সঙ্গে কথা বলবো আমার নাম সাইফ বান্ধবপুর আমার বাড়ি আপনারা আমি প্রথম দেখেছি আপনি কলেজ থেকে ফিরছিলেন রাস্তা দিয়ে রিক্সায় সেই দিন তারপর কথা শেষ তাহলে আমি যাই আপনারা আমার খুব পছন্দ সাহস থাকলি এই কথাটা আমার আব্বাকে যে বলে আগে তোমারে বলি তুমি উত্তর দাও তারপর তোমার বাবার কাছে গিয়ে বলবো কি উত্তর দেব কি সাহস চিঠি এগুলো আমার কথা না আমার ভিতরে যে আরেকজন আছে তার কথা কিরা আসলে সমস্যাটা করেছে হচ্ছে আমার এই দুটো চোখ হুম এই দুটো চোখ যখন তোমার প্রথমবার দেখলো তারপর থেকে খালি তোমার দেখতে চায় আর আমার অন্তরটা খালি তোমার কাছে আসতে চায় এই দুটো মিলেই কিন্তু আমার এই চিঠিটা লেখা আছে আর আমার এই পা দুটো সাইকেলে প্যাডেল মারে মারে তোমার সামনে এনে দাঁড় করা আছে এটার ভিতরে আমার না আমার না আমার এই জায়গার সব কথা লেখা আছে তুমি এটা পড়ে আমার উত্তর দেবা না না সিঁড়ি নিতে পারবো না আমি নিশ্চিত কাল এখানেই থেকে যদি উত্তর লিখা হয় তো দিয়ে দিব চল তুই এটা করলি শোন প্রেমের চিঠি পড়ার মধ্যে মজা আছে আর পড়লে কি উত্তর দিতে হবি নাকি এটা আমার সিডি ঠিক আছে তুই পড় তবে জোরে জোরে পড় যেন আমার কানে আসে জোরে জোরে পড়ব যা কাকুলি ভালোবাসা নিও ভালো ঘরের ছেলে আমি কোনোদিন কোনো মেয়ের যে ভালোবাসবো এই চিন্তা মাথায়ও আসেনি কিন্তু তোমার দেখার পর যে কি হয়ে গেল জাদু টোনার মতো তোমার পিস পিস আসিছি সেই জাদু দিয়ে হয়তো তোমার আব্বার কাছে আমার আব্বারে পাঠানো সম্ভব তার আগে প্রয়োজন আমার তোমার ভালো লাগা ভালোবাসা কিন্তু তুমি তো আমাকে বোঝো নি সে কারণেই এই চিঠি লিখতে বসা জানি আমাকে দেখার পর আর এই চিঠি পড়ার পর তুমি কেবলই আমাকে ভাববা যদি তোমার চোখে আমার চেহারা ভেসে ওঠে তাহলেই বুঝবা আমি তোমার যোগ্য ভালো থেকো কাকলি দয়া করে ভালোবেসো আমাকে ওমা পড়তে দিবি নে তুই পড়বি কেন এটা তো আমার সিটি যা কাল দেখা হবে যা ঠিক আছে আসি কাউকে বলো না কাউকে বলো না এই তো প্রথম একটি মেয়ে আমার প্রেমে পড়েছে পাগল করেছে আমায় জাদু করেছে আমায় পাগল করেছে আমায় জাদু করেছে তোমরা কাউকে বলো না কোনো ভেজাল করিলি এই আচ্ছা লুকিয়ে সুপে প্রেম টেম করতেছিস নাকি আমাকে সঙ্গে কি আর কেউ প্রেম করবে বুঝতে পারিছি তো মেয়েটা কিরা সাইলাম উত্তর উল্টো প্রশ্ন করলি শালা আমাকে প্রেমে না পড়লিও তোর প্রেমে ঠিকই পড়বে বুঝছিস কি কারণে সিহারার কারণে তোর যা সিহারা দোস্ত বুঝছিস এ আমাদেরই তো হিংসে হয় আচ্ছা দোস্ত মানে যদি প্রেমে পড়ে তাহলে বিয়ে করবে না তো কি হলো উত্তর দিচ্ছিস না কেন তুই এক কাজ কর কলেজে ভর্তি হয়ে যা পড়াশোনাটা করা দরকার অবশ্য তোর বাড়ির অবস্থা দেখলে যে কেউ রাজি হয়ে যাবে কিন্তু দোস্ত তার আগে তোমার বাপের রাজি করাতে হবি ছাগল কোয়েনকার প্রেমে প্রতি পড়াশোনাও লাগে না বাপ মাও লাগে না লাগে একটা সুন্দর মন কত অশিক্ষিত ছেলে দেখলাম প্রেম করে ইয়ে করে ফেলাচ্ছে মনে করছে সুন্দর সুন্দর বউ বিয়ে করে ফেলাচ্ছে আমি একটা প্ল্যান করেছি আব্বার কাছ থেকে কিছু টাকা নিয়ে ঢাকা শহর চলে যাবো সে নাকি ব্যবসা বাণিজ্য করবো তাহলে তো আর টাকার কোনো অভাব হবি না রে তার মনে কর সুখ আর সুখ দোস্ত তুমি আসলে একটা ভালো মানুষ ঠিক বলেছিস হ্যাঁ মা মা আসছি জলদি আয় আচ্ছা মা তোমার অনেক কষ্ট তাই না কষ্ট আর কি একটু ঝামেলা হয় তোরা বাপ বেটা দুইজন দুই সময় ফিরিস তোকে ভাত নিয়ে বসে থাকা লাগে এটাই তো একটা ঝামেলা আর এই যে সারাদিন একা একা বসে থাকো ঘরের মধ্যে সেটা কষ্ট হয় না সেটা আর কি করা যাবে ঘরে কেউ না থাকলে তো একা একা থাকাই লাগবে আমারে বিয়ে করা দিলেই তো আর কষ্ট থাকে না কি করছিস বিড়বিড় করে হুম কিছু না মা সময় হলে পরে জোরে জোরে বলবানে সামনে যা আমি আসতেছি আসতেছি মানে তুই যাবি না তুই যা না আসতেছি তো যা এই সিটিতে কি লেখা আছে আমি জানি দাঁড়াও আমি সিঁড়িটা পড়িনি কিন্তু তোমার মুখ দেখে আমি বুঝতে পারিছি তুমি সিঁড়িতে কি লিখেছো তোমার জন্য একটা উপহার আছে জন্যে সোনার দুল নিয়ে আসিছেন এটা সোনার দুল কেন আপনি জানেন না না মানে হয়েছে কি আমার এক দোস্ত বেশ কিছুদিন আগে মানে এই এই দুলটা দিয়ে আমার কাছ থেকে দুশো টাকা নিয়ে গেল তো আমি তো তখন বুঝিনি যে এটা সোনার দুল তো দুশো টাকা দিয়ে কেউ সোনার দুল রাখে বলো আমার মনে কি ও বোধহয় নেশা টেশা করতো এই দুল তো ওরা ফেরত দিয়ে দিতে হবে এটা তো রাখা যাবে না দেখা গেলো কবে এসে তারে সাইপে ধরেছে কে তখন বলবে না যে এই দুল আমার কাছে আছে তাই না এটা রাখলে পরে অনেক অন্যায় হয়ে যাবে না আমার সিডিটা দেন বিশ্বাস করো এই দুল আমি আসলে বুঝ আমি সিডিটাতে যা লিখেছি এখন মনে হচ্ছে ভুল লিখেছিলাম আপনি সত্যিই অনেক ভালো তাই আমি নতুন করে একটা চিঠি লিখব তোমার আর চিঠি লিখতে হবে না তোমার মনের যা কথা সব মুখে বলে দিয়েছো এখন তো মনে হচ্ছে সত্যি সত্যি তোমার জন্য সোনার দুল বানাতে দিতে হবে আমি you. কাল কিন্তু আমি এখানেই আসবো সুন্দর লাগছে তোমার এভাবে জানলায় বসে থাকো না তাহলে আর বাড়ি ফিরতে পারবো না সারা রাত এখানে দাঁড়ায় তোমাকে দেখতে থাকবো জানাটা বন্ধ করো আমি বাড়ি যাই আর হ্যাঁ মনে থাকে যেন অনেক ভালোবাসি তোমার সাইফ তুই এত রাত পর্যন্ত কোনে থাকিস বাপ তোর জন্য প্রত্যেক দিন বসে থাকা লাগে তোর বাপ ওর রাগারাগি করে কোনে থাকবো বাজারে থাকি আড্ডা মারি গল্প করি তোক নিয়ে আমার একটু সন্দেহ হয় আমি তো কোনো খারাপ কাজ করছি না মা সেটা করছি না তো যখন তখন ঘরের থেকে টাকা এটা ওইটা খুঁজে পাওয়া যায় না তুই কি মনে করছিস এগুলোর কোনে যায় আমি বুঝিনি লেখাপড়া করিস নি কোনোদিন চাকরিও পাবি না ইরা নিয়ে আমার বিশেষ একটা কষ্ট হয় না কিন্তু তোক নিয়ে আমার একটু ভয় হয় বাবা কিসের ভয় মা তুই এই টাকাগুলো নিয়ে নেশা করিস না তো সি মা এটা তুমি কি কও আল্লাহ সেটা তো বছরে দু একবার মিথ্যে কথা বলা যার অভ্যেস শেখায় কসম গে এটাও নয় বিশ্বাস করলাম শোনে বাপ তোর যখন টাকা লাগবি সাইস দিয়ে দেব কিন্তু মিথ্যে কথা বলার অভ্যাসটা বাদ দে স্বভাব হয়ে গেলেই ভবিষ্যতে কষ্ট পাবি তুই না আমার লক্ষ্মী ছেলে খামোখা কষ্টটা নিয়ে আনবি কিছু না যা হাত মুখ ধুয়ে নে আমি ভাত বসাই অনেকক্ষণ ধরে এসেছো না বেশিক্ষণ না সরি আমি দেরি করে ফেললাম তুমি হ্যাঁ। না আজকেতে তুমি আমার তুমি করে বলবা এটা আমি না আমার এই জায়গার কথা বলতেছি আসলে আপনি করে বললে কিরম জানি পর পর লাগে আর তুমি যদি বলতে না চাও তাহলে বলে দাও আমি চলে যাচ্ছি না না তোমার তোমার হাতের লেখা এত সুন্দর যে প্রত্যেকদিন তোমার সিটি পড়তে ইচ্ছা করে হুম সিটি না আমার মনের কথা জানতে ইচ্ছে করে তোমার হাতের লেখা দেখে বোঝা যায় যে তুমি ম্যাট্রিকে খুব ভালো রেজাল্ট করেছো না খুব একটা ভালো না ফার্স্ট ডিভিশন ওই তো ওইরকমই আর ইন্টারমিডিয়েট বিয়েতে ওয়াইজ একটা রেজাল্ট আচ্ছা তুমি চাকরি খুঁজছো না কেন কি আমার ঘরে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেছে তাই না আরে চাকরি তো করতে পারি না সে আব্বার জন্য সে সারাদিন এত ব্যস্ত থাকে যে বাড়ির সব কিছু আমার দেখাশোনা করতে হয় তোমার আব্বা কি কাজ করে এত এই যে গ্রামের মানুষজনের সব সমস্যা দেখে বেড়ায় সেগুলো আমার সমাধান করে সেগুলো করতে করতে তো দিন চলে যায় তাইলে কি তোমার আব্বা চেয়ারম্যান <laughs> এত বড় ঘরের ছেলে তুমি আমার খুব ভয় লাগে আরে ভয় কিসির আজ রাত্রির মধ্যেই আব্বারে তোমার কথাটা বলে ফেলাবো তারপর কি খুব শিগগিরই তোমার বাড়িতে প্রস্তাব যাবে কত এরো আমাদের ওদিকে বাইশ কিন্তু হ্যাঁ যাবে আমাকে বাইরে যাবে কিরে দোস্ত হ্যাঁ খুবই তো মাস্তির মধ্যে আছো না তো আমরা করতেছি না আসল করতেছি মামুন মামুন হয়েছে মামুনের তো খবর হয়ে কে হয়েছে মামুনের বিয়া ঠিক হয়েছে বসন্তপুরের আলম সুবেদার আছে না আলম সুবেদারের মেয়ের সাথে এটা কী শুনলাম আতকা খবর কার কাছে বলবো কি বলবো আব্বার কাছে হুম না না একেবারে মাইরে ফেলবে কিন্তু বসে থাকলি যে কাকলি খারাপও জীবনেও না আচ্ছা মামুনির সাথেই কথা বলতে হবে হুম হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, খুবই সুন্দর হয়েছে এমনিতে মনে ভালো আছিস হ্যাঁ ভালো আছি আচ্ছা কিন্তু হ্যাঁ তোর একটা ভালো খবর শুনলাম কিছু না এই আব্বা কেমন কথা ও তাই না ভালো ভালো খুবই ভালো কিন্তু দোস্ত মানে একটুখানি লেগেছে কি দোস্ত না মানে মেয়ের না পড়াশোনা করার কথা তো পড়াশোনা তুই এখনই বিয়ে দেবে এ পড়াশোনা করে তো ও পড়াশোনা করে না মানে ওরা তো এখানে নতুন আসেছে তাই না তো যেখানে আগে ছিল সেখানে কোনো ঘটনা ঘটেছে কি না কিটা জানে তাই না তো মনে করছে হুট করে এখানে এসে তাড়াহড়া করে বিয়ে দিয়ে দিচ্ছে কীরকম না বিষয়টা বিষয়টা একটু ভাবনার বিষয় আছে বুঝছিস একটু ভালো করে ভাবে দেখিস হ্যাঁ তুই তো ঠিকই কইছিস দোস্ত বিষয়টা বাড়িতেই জানাতে হয় হ্যাঁ দোস্ত এটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার বুঝিস না এটা বিয়ে শাদির ব্যাপার না আরে নিজে জেসে পড়েই বিয়ের কথা তুলল আর সব বিষয়ে না মানলি আমি কি আর বিয়ের সম্বন্ধে ঠিক করি তাহলে ওরা মেয়েরা পড়তে দেবে তাই না পড়তে দেবে মানে তার ছেলের বিয়ে হবে শিক্ষিত মেয়ের সাথে এ কথা ভেবেই সে মহা খুশি তা কাকলির মা তোমার সাথে পরামর্শ না করেই তো একটা ঝামেলা করে ফেলেছি আল্লাহ আপনি আবার কি ঝামেলা করেছেন বলেন দিনে খুব বড় ধরনের ঝামেলা না তো হ্যাঁ ঝামেলাটা একটু বড়ই মানে বান্দবপুরের চেয়ারম্যানরা কয়ে এসেছি কাল স্যালারি নিয়ে মেয়ে দেখতে আসতে আরে শোনো শোনো তোমার এই মামুনি সে বান্দবপুরের চেয়ারম্যানের পোলা হাজার গুণে ভালো পাত্র বুঝেছো এত অল্প সময়ের মধ্যে আমি কি দিয়ে কি করি কন্ত আরে হবি হবি Globalization রাজকুমারী আমি কি তোমার শ্রীমুখটা দর্শন করতে পারি জি আপনাকে আজ্ঞা দেওয়া হলো এই যে রাজকুমার তুমি যে আসলে তোমার বাড়িতে কেউ টের পাইনি হুম সুপি সুপি আসিসি আসলে বাড়িতে কি বলে আসা যায় এত বড় একটা ব্যাপার আর তোমার বাড়ির সামলাবি নি কেডা বন্ধুরা হ্যাঁ বন্ধুরাই সামলাবি কারণ ওরা তো আমার পীরের মতো ভক্তি করে আচ্ছা বিয়ের পর আমার কলেজে নিয়ে যাবে নাকি এটা হ্যাঁ আমি নিয়ে যাব আমি তোমার সাইকেলে চড়ায় কলেজে নিয়ে যাব সবার চোখের সামনে দিয়ে নিয়ে যাব আরে আমার বউ কলেজে যাচ্ছে আর আমি তারে নিয়ে যাচ্ছি এটা যে কত বড় বিষয় সেটা তুমি বুঝতে পারো তোমার হাতটা একটু দাও না ধরি এটা আমার কথা না তো এটা হচ্ছে আমার এই জায়গার কথা চাই তুমি আমার কত ভালোবাসো আমার জীবনের সবচেয়ে বড় সত্যি হলো আমি তোমারে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি এত সুন্দর একটা কথা তুমি এরকম কষ্টের মুখ নিয়ে বললা কেন না এমনি আচ্ছা অনেক রাত হয়ে যাচ্ছে তুমি এখন বাড়ি যাও কাল দিনের বেলায় তো তোমারে দেখতে পাবো না রাত্রের বেলা মন ভরে চোখ ভরে দেখব যাও শুনো কাল একটু সুন্দর হয়ে আসো জি আসছে আচ্ছা, রাজকুমারী সাহেবা কই গো কাকুলির মা কাকুলি নিয়ে আসো আসো মা thousand. বসে এই হচ্ছে আমার মেয়ে কাকলি আপনাদের যদি কিছু জিজ্ঞেস করার থাকে তা করতে পারেন খালামা ঘুমটা সরান না মায়ের মুখটা দেখি আমাদের পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ যাও তোমরা ভিতরে যাও ভাই মিষ্টি মুখ করে নেন খুলি জানালা বন্ধ করে রাখিস কেন আরেকটু হলে তো মশা কামড়ায় আমার এনে মারে ফেলতো মরবা কেন আজ তো তোমার আনন্দের দিন কি বলছো এসব আজ বান্ধবপুরের চেয়ারম্যান আমাদের বাড়ি এসেছিল তার ছেলের সাথে আমার বিয়ের কথা পাকাপাকি হয়ে গিয়েছে এইটা কি করে হয় আমি তোমাকে ভালোবাসি ভালোবাসো ভালোবাসলেই অন্তত সত্যি কথাটা আমার কাছে বলতে পারতে এই বিয়ে ঠেকানো যায় কি না একবার হলে আমি চেষ্টা করে দেখতাম এত মিথ্যে বললে কি ভালোবাসা হয় আমি যে তোমাকে ভালোবাসি তার মধ্যে তো কোনো মিথ্যে নেই আর সবকিছুর মধ্যেই মিথ্যে ছিল তুমি যখন যা জিজ্ঞেস করেছো আমি কোনো উত্তর দেইনি আমি শুধু হাসিছি মিথ্যাবাদীদের স্বভাব এমনই হয় আচ্ছা মানলাম আমি মিথ্যুক তুমি আমার নতুন করে গড়ে তোলো আমার কপাল ভালো তোমার মতো একটা মিথ্যাবাদীর হাত থেকে আমি তাড়াতাড়ি বেঁচে গিয়েছি আমার দ্বারা কারো কোনোদিন কোনো ক্ষতি হয়নি আমার সে বড় ক্ষতি আর কার করবা তুমি আচ্ছা এক্ষুনি চলো তুমি আমার সাথে আমি প্রমাণ করে দেবো আমি তোমার কতটা ভালোবাসি তুমি সব কষ্ট ভুলে যাবা তোমার মতো একটা মিথ্যাবাদীর কথা মতো জীবন চালাবো এটা কিরম করে ভাবলো তুমি আর কথা বাড়াবা না যাও এখান থেকে চলে যাও না তুমি আমার কথা শোনো আচ্ছা ঠিক আছে তোমার আমার কথা শোনা লাগবে না তুমি এই জায়গার কথা শোনো সাইফের হয়ে আমি সব কথা বলে দিচ্ছি সাহেব কাকুলি ছাড়া কাউরে এ পর্যন্ত ভালোবাসেনি কাকুলি হচ্ছে তার জীবনের সবচেয়ে বড় পাওয়া কাকুলিরে সে কোনোদিন অসম্মান করেনি আর কোনোদিন অসম্মান করবিও না আমি মানলাম সাহেব ভুল করেছে হ্যাঁ সে মিথ্যাবাদী কিন্তু কিন্তু এখনো তো সংশোধনের সময় আছে সাহেব কসম খেয়ে বলছে এখন তুই যা যা বলবে সব সত্য বলবে যে জায়গার হয়ে তুমি এত কথা বলছো সে জায়গা তো তোমার ইচ্ছা মতোই চলে সেখানে তোমার কথা শোনার মতো বিন্দু মাত্র রুচি আমার নেই সেখানে তুমি কিভাবে ভাবলে আমি ওই জায়গার কথা শুনবো তোমার পা থেকে মাথা পর্যন্ত মিথ্যা এটা বুঝতে আর আমার দেরি নেই তোমার আমার কথা শুনতেই হবে তাহলে পুরো আমি চিৎকার করে লোক জড়ো করবো তুমি তুমি একটা মিথ্যাবাদী